আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা যে যে প্রান্তে বসে আমার ভিডিওটি দেখছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনাদের কৃতজ্ঞতা ঋণ যাতে কিছুটা হলে শোধ করতে পারি ভালো ভালো ভিডিওগুলো আপনাদের জন্য উপহার দিয়ে আপনাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকার চেষ্টা করি আজকে যে ইনফরমেশনগুলো আপনাদের আপনাদের সাথে শেয়ার করব সেই ইনফরমেশন গুলো বলতে বলা যায় যে অনেকগুলো ইউনিক এবং সিক্রেট টিপস এবং ট্রিক্স এবং পাঁচটি টোটাল টিপস এবং ট্রিক্স শেয়ার করব যে বিষয়গুলো হয়তো আপনি অন্য কোনো জায়গায় শুনেননি অথবা অন্য কোনো ভিডিওতে আপনি শুনেননি সুতরাং যে টিপসগুলো শেয়ার করবো সেগুলো হচ্ছে যে একজন বিজ্ঞানের লেভেলের জন্য একজন বিগিনার লেভেলের ফ্রিল্যান্সারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা আমি টোটাল পাঁচটি টিপস এবং ট্রিক্স শেয়ার করব যেগুলো আপনি কাজে লাগিয়ে বেশি বেশি করে কাজ পাবেন এই ফাইবার ডট কম থেকে আমরা অনেকেই জানি যে ফাইবার ডট কমের মধ্যে হরেক রকমের কাজের সমাহার রয়েছে অথবা বিভিন্ন ক্যাটাগরির কাজের সমাহার রয়েছে এবং সাব ক্যাটাগরির এবং নতুন নতুন ক্যাটাগরি কিন্তু অ্যাড হচ্ছে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি নতুন নতুন যে সাব ক্যাটাগরিগুলো আসছে সেই সাব ক্যাটাগরিগুলোর উপরে নিজের স্কিল ডেভেলপ করবেন আশা করি সেই ভিডিও যদি না দেখে আসেন আমি দেখিয়ে দিচ্ছি যে আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে অবশ্যই স্কিল ডেভেলপের বিষয়গুলো আপনি জানতে পারবেন সো অনুরোধ থাকবে এই দুটো ভিডিও ফাইবার রিলেটেড আশা করি সেই দুটো ভিডিও দেখে আসলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে সো ফার্স্টই টোটাল টিপস এবং ট্রিক্স শেয়ার করবো যে টিপসগুলো কাজে লাগিয়ে আপনি নিমিষেই সম্মুখের মতো অনেকগুলো কাজের অফার পাবেন এবং সেই কাজের অফারগুলো কাজে লাগিয়ে আপনার প্রোফাইলটাকে সাজিয়ে বেশি বেশি আপগ্রেড করতে পারবেন এই ফাইবার ডট কম এর মধ্যে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাবো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart এবং আপনি এখনো যদি ভিডিওটি শেয়ার না করে থাকেন দ্রুত শেয়ার করে দিন যাতে সবাই উপকৃত হতে পারে সো ফিরছি একটু পরেই সাথেই থাকুন অলরাইট চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ইন্টারপ্রাইজের মধ্যে আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ইনফরমেশনগুলো শেয়ার করব যে ইনফরমেশনগুলো আপনি যদি বিজ্ঞানা লেভেলের হয়ে থাকেন এবং এগুলো একটু রিসিভ করেন রিসিভ করে যদি অ্যাপ্লাই করেন আমি মনে করি অন্তত বুকে হাত দিয়ে বলতে পারি যে আপনি নিমিশে এক থেকে দেড় মাসের মধ্যে ফাইবারের ফাইবার থেকে রেজাল্ট পাবেন তার মানে অনেকগুলো কাজের অফার পাবেন সো টিপস নাম্বার ওয়ান হচ্ছে প্যাটেজ বা ধৈর্য আপনি জানেন যে প্যাটেজ ইস এভরিথিং একটি ইংরেজিতে কথা রয়েছে আমরা অনেকেই যে ধৈর্য হারা হয়ে যাই এবং মনে করি যে আজকে ফাইবার মধ্যে অ্যাকাউন্ট তৈরি করলে কাজ কাল কাল থেকে কিন্তু আমরা কাজ পাওয়া শুরু করব এটা কিন্তু একেবারে ডাহার মিথ্যা কথা সুতরাং আপনাকে এখানে তাড়াহুড়ো করা চলবে না প্রথমত যে কাজটি করতে হবে আপনি ধৈর্য ধরে সুন্দর করে প্রোফাইলটাকে সাজাবেন প্রোফাইলটাকে সাজানোর পরে আপনাকে স্টেপ বাই স্টেপ গিকগুলো সাজাতে হবে সো প্যাটেন্স ইজ এভরিথিং আমি বারবার বলছি এখানে ধৈর্য ধরে মার্কেট বুঝে দেখে তারপর আপনাকে কাজ করতে হবে আপনি অবশ্যই ধৈর্যটা একদিন ধরে ধরতে পারবেন না ডে বাই ডে যখন আপনি এখানে কাজ করতে থাকবেন তখন আপনার ধৈর্যের মাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকবে তার মানে আপনার প্যারামিটারটা বাড়তে থাকবে এতে করে আপনি নিজের উপর কনফিডেন্সিয়ালিটি অনেক বেশি ইনক্রিজ করতে পারবেন এবং বেশি বেশি কাজ ইনকাম বেশি বেশি কাজ পাবেন এবং ইনকাম জেনারেট করতে পারবেন এরপরে tips number two tips number two হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট তৈরি করার পরে তার মানে ফাইবারের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি অবশ্যই মিনিমাম সাতটি গিগ তার মানে আইকেসি গিগ তৈরি করবেন এবার যদি বলি যে গিগ কিভাবে তৈরি করবেন গিগ তৈরি করার জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন যদি না জানেন তাহলে আমার চ্যানেলের মধ্যে যদি সরাসরি প্লেলিস্টে ক্লিক করেন ফাইবারের উপরে টোটাল আটটি ভিডিও দেওয়া রয়েছে সেই আটটি ভিডিও স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে এখান থেকে ফাইবার রিলেটেড যে প্যাকেজ মোটামুটি আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন তার মানে কিভাবে এখান থেকে আইকেএসি গিক তৈরি করতে হয় অ্যাকাউন্ট তৈরি করতে হয় ডিটেলস আমি শেয়ার করেছি আমি আমার অভিজ্ঞতা থেকে সুতরাং সেই ভিডিওগুলো দেখে আসবেন এবং আপনি পাশাপাশি ট্রেন্ড যে আইকেসি গুলো চলছে তার উপর একটি ভালো নজর রাখবেন এটি কিভাবে করবেন সেটি দেখাচ্ছি আপনি সার্চ বক্সে যদি সার্চ দেন যে ইনস্টাগ্রাম পোস্ট ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে যদি আপনি সার্চ দেন হরেক রকম গিগ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সো যেই গুলো সচরাচর আইকেসি বা আপনার পছন্দ হয় বা বেশি বেশি রেটিংস পেয়েছে অথবা রিভিউ পেয়েছে এবং সেল হয়েছে সেগুলো আপনাকে টার্গেট করতে হবে সো সেটি কিভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি এখানে যে প্রথম গিগটি এটি হচ্ছে এটি দ্বিতীয়টি হচ্ছে এটি এই সার্ভিসটি প্রায় ওয়ান থাউজেন্ড প্লাস সেল হয়েছে এবং এটি সে ফাইভ সো আমি এটি ওপেন করছি ওপেন করার পরে আমি একটি আইডিয়া নেওয়ার জন্য জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য কিভাবে ডিক তৈরি করবেন সেটি আমি দেখাচ্ছি সো প্রথমত আপনি যদি এখানে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন টোটাল গিগ রয়েছে কয়েকটি আপনি এখানে স্টেপ বাই স্টেপ যদি সার্চ দেন সার্চ দিলে অনেকগুলো গিগের সমাহার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ একটি ফাইবার অ্যাকাউন্টের জন্য অন্যতম প্রাণ হচ্ছে এই আইকেসি গিগ তার মানে আইকেসি গিগ এমন একটি বিষয় যে গিগ দেখেই সত্যি আপনার গিগের মধ্যে বা আপনার ফাইবার প্রোফাইলের মধ্যে সোপ করবে এবং আপনার প্রোফাইলের মধ্যে প্রেমে পড়ে যাবে যে কোনো একটি ক্লায়েন্ট আর যদি প্রেমে পড়ে যায় তাহলে অবশ্যই তার সাথে আপনি ভালো রিলেশন ডেভেলপ করতে পারেন এবং তার কাছ থেকে হিউজ পরিমাণ কাজের অফার পাবেন সো স্টেপ বাই স্টেপ আপনি গিগুলো তৈরি করবেন আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনি যদি কোনো গ্রাফিক গ্রাফিক রিলেটেড কোনো অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে অবশ্যই আমার পূর্বে ভিডিওটি দেখে আসলে কিভাবে আপনি আইকেসি গিগ তৈরি করবেন সেটি দেখে আসতে পারবেন এবং এখানে আমি আলোচনা করেছি কিভাবে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটিকে আরো বেশি ডেভেলপ করবেন সো এখানে আসার পরে সোশ্যাল যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অথবা লিঙ্কডিনের গিগ এখানে কয়েকটি দেওয়া আছে এখানে একটি দেখতে পাচ্ছেন প্রথমটি এটি হচ্ছে দ্বিতীয়টি এরপর তৃতীয়টি এরপরে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তার মানে আপনি যে ক্যাটাগরির উপর কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরির উপরে টোটাল ষাটটি গিগ আপনাকে তৈরি করতে হবে যে গিকগুলো অনেক বেশি আইকেসি এবং ইউনিক হবে অর্থাৎ দেখার সাথে সাথে ক্লায়েন্ট যাতে আপনার গিগের মধ্যে ক্লিক করতে বাধ্য হয় এবং চোখ ফেরাতে না পারে এতে করে হবে কি দ্রুত আপনি তার সাথে রিলেশন ডেভেলপ করতে পারবেন এবং কাজ পাবেন সো আমি আপনাকে অনুরোধ জানাবো আপনার গিগ গুলো যদি এডিট করতে হয় বা চেঞ্জ করতে হয় অবশ্যই আপনি গিগুলো চেঞ্জ করে নিয়ে গুগলে বিভিন্ন ধরনের পিকচারের এই ধরনের গিগ রয়েছে অথবা আপনি পিকচার কালেকশন করে ক্যানভার মধ্যে এডিট করে স্টেপ বাই স্টেপ গিগুলো তৈরি করে ফেলতে পারবেন আর যদি আপনি ফটোশপের অথবা ইলিস্ট্রেটার কাজ জানেন তাহলে আর তো আমার বলার কিছু নেই এবং আরো সুন্দর সুন্দর নান্দনিক গিগুলো আপনি অনায়াসে চোখের পলকে তৈরি করে এখানে আপলোড দিতে পারেন অথবা অ্যাড দিতে পারেন এবার আমি শেয়ার করছি নাম্বার থ্রি নাম্বার থ্রি যেটি সেটি হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড কোনটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে যদি আপনি দ্বিতীয় গিকটি দেখেন এই দ্বিতীয় গিকটির মধ্যে এই কিওয়ার্ড হচ্ছে এটি I will design a professional Instagram post flyer banner ad অর্থাৎ Instagram post flyer banner ad করার জন্য সে এখানে এই টাইটেলটি দিয়েছে তার মানে কিওয়ার্ডটি দিয়েছে কিওয়ার্ড হচ্ছে অন্যতম একটি প্রাণ গিগের জন্য তার মানে আপনার কিওয়ার্ড দেখে কিন্তু বেশিরভাগ সার্চ করে ক্লায়েন্টরা সুতরাং আপনি যদি কিভাবে নান্দনিক অথবা ইউনিক কিওয়ার্ড সার্চ করতে হয় সেটি সেটি যদি না জানেন তাহলে ইউটিউবের মধ্যে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখে আসবেন অথবা আপনি গুগল ইউজ করতে পারেন তার মানে গুগল ইউজ করে আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যেতে পারেন যে আপনি কি কি বিষয়ের উপরে বা যে ক্যাটাগরির উপরে আপনি কিওয়ার্ড তৈরি করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা আপনি রিসার্চ করে বের করে ফেলতে পারবেন সো এটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটি বিষয় এবং ডেসক্রিপশনের মধ্যে আপনাকে সবসময় যে ক্যাটাগরির উপরে কাজ করছেন সেই ক্যাটাগরির উপরে একটা ভালো ধারণা দিতে হবে তার মানে ডেসক্রিপশন মধ্যে ডিটেলস আপনাকে লিখতে হবে যে এখানে বেসিক সে দিয়েছে ফাইভ ডলার স্ট্যান্ডার্ড দিয়েছে ফিফটিন ডলার প্রিমিয়াম দিয়েছে ফর্টি ফাইভ ডলার এটি প্যাকেজের ভ্যালু বা মূল্য সো এই হচ্ছে গিগ সম্পর্কে বিস্তারিত আপনি এখান থেকে ভালো আইডিয়া দিয়ে আইডিয়া নিয়ে আপনি নতুন করে একটি নিজের মতো করে ডেসক্রিপশন তৈরি করতে পারবেন তবে মনে রাখবেন কারো ডেসক্রিপশন আপনি কখনোই কপি করবেন না জাস্ট আপনি সেটি এখান থেকে আমি একটু ধারণা দিচ্ছি আপনি একটি কপি করবেন কপি করে নোটপ্যাডের মধ্যে অথবা আপনি যে কোনো একটি ডকুমেন্ট ওপেন করে সেখানে এডিট করে নিজের মতো করে তৈরি করে তারপর আপনি আপনার প্রোফাইলের মধ্যে তার মানে যে গিগ তৈরি করবেন সেখানে ডেসক্রিপশন বক্সে অবশ্যই সাবমিট করবেন দ্যাটস ইট কখনো আপনি কপি করবেন না কপি করলে আপনার অ্যাকাউন্টের জন্য প্রবলেম হতে পারে সো এই কাজটি আপনি করবেন না এবার চলে আসি নাম্বার ফোর টিপস এবং ট্রিক্স সেন্ড ইমেল তার মানে ইমেল সেন্ড করা আপনি বেশি বেশি ক্লায়েন্ট পেতে চাইলে মিনিমাম আপনাকে বিশ থেকে পঁচিশ জনের কাছে ইমেল সেন্ড করতে হবে কিভাবে ইমেল সেন্ড করতে হয় সেটি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আলাদা একটি ভিডিও তৈরি করে দিব কিভাবে ইমেল সেন্ড করতে হয় ক্লায়েন্টের কাছে কেননা কেননা আপনাকে মার কাঞ্জিত সুন্দর ভাষায় ইমেলটা সেন্ড করতে হবে আপনার নির্ধারিত ক্লায়েন্টের মধ্যে ক্যাটাগরির উপরে সো বিশ থেকে পঁচিশ জন যদি আপনি ডেলি ইমেল সেন্ড করেন ক্লায়েন্টের কাছে তাহলে মিনিমাম তিন থেকে পাঁচ জন ক্লায়েন্ট আপনার হাতের মুঠোয় চলে আসবে আর ডেলি যদি তাদের সাথে এভাবে ডিলিং করেন তিন থেকে পাঁচ জনের সাথে তাহলে অবশ্যই আপনার কাজ কিন্তু কখনো থামবে না আপনি কাজ করে শেষ করতে পারবেন না এবং তাদেরকে আপনি প্রাইভেট ক্লায়েন্ট হিসেবে তৈরি করে ফেলতে পারবেন আজীবনের জন্য যে কোনো কাজের জন্য তারা কিন্তু আপনাকে অবশ্যই নক করবে এটি কিন্তু একেবারে স্বতঃসিদ্ধ এবং হান্ড্রেড পার্সেন্ট এরপর যে বিষয়টি সেটি হচ্ছে আপনি প্রোফাইল তৈরি করেন করলেন আইকেসি গিফট তৈরি করলেন তার মানে একটি সুন্দর একটি দোকান তৈরি করলেন এখন হচ্ছে প্রচারণার পালা আমরা যারা ইউটিউবার রয়েছে তারা প্রায় সময় একটি কথা বলে রাখি বা বিশ্বাস করি সেটি হচ্ছে যে ভালো কন্টেন্ট বা ভালো একটি প্রোফাইল হচ্ছে রাজা আর সেটিকে পাবলিশ করা অথবা বিভিন্ন জায়গায় প্রসার করা হচ্ছে রানী তার মানে রাজা এবং রানী যদি একসাথে থাকে তাহলে আপনার সাকসেস হতে তার মানে আপনি অবশ্যই অনায়াসেই নিঃসংকোচে নির্দ্বিধায় এই ফাইবার প্রোফাইল থেকে ইউজ করে ইউজ পরিমাণ সার্ভিস তাকে দিতে পারবেন এবং আপনি বেশি বেশি আর্নিং জেনারেট করতে পারবেন আপনি কিভাবে কি করবেন বুঝতেই পারবেন না স্টেপ বাই স্টেপ ফলো করলে জিনিসগুলো আপনার আপনার আয়তে চলে আসবে এবার চলে আসি যে সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে বিশেষ করে ফেসবুক টুইটার পিন্টারেস্ট ইনস্টাগ্রাম আমেরিকানদের জন্য টুইটার হচ্ছে হচ্ছে বেস্ট এবং অনেকে কিন্তু ইনস্টাগ্রামটা ইউজ করে ইনস্টাগ্রাম টুইটার পিন্টারেস্ট লিঙ্কডিন এগুলো যদি টার্গেট করে আপনি ফ্রি যদি মার্কেটিং করেন তাহলে আপনি আপনার ক্লায়েন্ট নতুন নতুন ক্লায়েন্ট পেয়ে যাবেন তার মানে আপনি যে প্রোফাইলটা তৈরি করেছেন যে ক্যাটাগরির উপরে সেই ক্যাটাগরির প্রোফাইলের লিঙ্কটা অর্থাৎ আপনার প্রোফাইলের লিঙ্কটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন বেশি বেশি করে এবং তাদের সাথে সবসময় এঙ্গেজ থাকার চেষ্টা করবেন কেননা আপনি যদি মার্কেটিং করেন তাহলে মার্কেটিং এর এগেনস্টে নিশ্চিত কিন্তু আপনি অনায়াসেই ক্লায়েন্ট পাবেন যে কোনো স্থান থেকে সো আপনি যদি আরো বেশি মার্কেটিং করতেছেন তাহলে অবশ্যই বুস্টিং করতে পারেন কিভাবে বুস্টিং করতে হয় আপনি সেটি জানতে চাইলে ইউটিউবের মধ্যে হরেক রকম ভিডিও দেওয়া রয়েছে আশা করি সেই ভিডিওগুলো দেখে কিভাবে বুস্টিং করতে হয় বা মার্কেটিং করার জন্য সেটি অবশ্যই বুঝে যাবেন এবারে চলে আসি সর্বশেষ নাম্বার ফাইভ টিপস এবং ট্রিক্স সেটি হচ্ছে social media boost social media sorry custom orders custom orders এমন একটি বিষয় যে আপনার গিগগুলোকে বা আপনার প্রোফাইলটিকে সর্বশেষ ক্লায়েন্টের কাছে পৌঁছানোর জন্য এটি অন্য অন্যতম একটি সিক্রেট আর্মস বলা যায় গোপন হাতিয়ার বলা যায় কেননা আমরা পাঁচটি কাজ করলাম ধৈর্য ধরলাম সুন্দর সুন্দর সাতটি গিফট তৈরি করলাম আইকেসি কিউআর তৈরি করলাম ইমেল সেন্ড করলাম কিন্তু কাস্টম অর্ডার করলাম না তখন কিন্তু আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি কমে যাবে সুতরাং আপনি যদি কাস্টম অর্ডার সেন্ড করেন অবশ্যই আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি অন্তত বুকে হাত দিয়ে বলতে পারি আপনার অর্ডারের পরিমাণ গত দিনের তুলনায় অনেক বেশি ইনক্রিজ হবে সেটি আপনি আপনাকে মনে রাখতে হবে so step by step total পাঁচটি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমত হচ্ছে আপনাকে প্যাটেজ ধৈর্য ধরতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে সাতটি আইকে সিকি তৈরি করতে হবে এরপর আপনাকে কিওয়ার্ড তৈরি করতে হবে যেগুলো অনেক বেশি ইউনিক এবং আপনি রিসার্চ করে করে কিওয়ার্ডগুলো তৈরি করবেন যে ক্যাটাগরির উপর আপনি কাজ করতে চাচ্ছেন এবং ডেসক্রিপশন দিবেন একটি ইউনিক ডেসক্রিপশন এবং যে ডেসক্রিপশনটা থাকবে সেই ডেসক্রিপশনের মধ্যে ডিটেলস সবকিছু কিন্তু আপনাকে ব্যাখ্যা করতে হবে যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে এখানে লোকসরি কিছু রাখবেন না সবকিছু স্টেপ বাই স্টেপ শেয়ার করবেন এবং বিশ থেকে পঁচিশ জন মানুষকে বা ক্লায়েন্টকে আপনি ইমেল সেন্ড করবেন তাদের মাছ থেকে আপনি মিনিমাম তিন থেকে পাঁচজন ক্লায়েন্ট ডেলি পেয়ে যাবেন এভাবে আপনি তাদের সাথে রিলেশন ডেভেলপ করবেন রিলেশন ডেভেলপ করলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না এরপর সোশ্যাল মিডিয়া পোস্টিং অথবা ফ্রি মার্কেটিং আপনি করতে পারবেন প্রাথমিক অবস্থায় এরপরে সর্বশেষ যেটি সেটি হচ্ছে custom order custom order send করার বিনিময়ে আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন সেটি আমি পেয়েছি এবং আপনাকে আমি শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে বেশি বেশি কানেক্টেড থাকুন লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে এবং বেশি বেশি শেয়ার করুন আল কাছে guys in my next video till then take care